আমি এটা অনুসন্ধান করি যে দুনিয়ার কি প্রয়োজন তারপর আমি সেটা আবিষ্কার করার চেষ্টা করি টমাস আলভা এডিসন প্রকৃতি বাস্তবে ভীষণ অদ্ভুত টমাস আলভা এডিসন যে সঙ্গীত ভালোবাসে তার জীবনে নিঃসঙ্গত থাকে না টমাস আলভা এডিসন বেশিরভাগ মানুষ সুযোগকে নষ্ট করে দেয় টমাস আলভা এডিসন যে কোনো জিনিস যেটা বেচা যাবে না সেটাকে আমি আবিষ্কার করতে চাইব না টমাস আলভা এডিসন আমি কোনো কিছুই দুর্ঘটনাবশত করিনি সেগুলো কাজের মাধ্যমে এসেছে টমাস আলভা এডিসন শুধু মানুষই বাস্তবে বেইমান হয় টমাস আলভা এডিসন